তোমারি আখির মতো আকাশে দুটি তারা তোমারি আখির মতো আকাশে দুটি তারা

Hara যে তব তৎপরেখা সহসা দুঃখীন বায়ে চাপা বনে জাগে সারা সে কি তুমি সে কি তুমি সে কি তুমি তোমারি আখির মতো আকাশে দুটি তারা তব স্মৃতি যেন ভুলি ক্ষণ তরে আন কাজে কি যেন কাঁদিয়াও ভাসিলে ঝড়ের বেগে ঝড় চলে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ তোমারি আখিরি মোর